বুলডোজার চালে এই যে এরকম মুক্তি নামবে আরো ভালো হলো তাহলে পানি aqui você vai দর্শক আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা রুদ্রানী এলাকা জয়ন্তী গ্রামে এখানে এক আদিবাসীদের মানববন্ধন চলছে মানববন্ধনে তারা অভিযোগ করছে যে রুদ্রানী হাই স্কুলের জায়গায় তারা পাঁচশত বছর পূর্বে থেকেই কবর দিয়ে আসতেছে তাদের মৃত্যু ব্যক্তিদের এখন সেই স্কুল হঠাৎ করে দাবি করে বসে তাদের সেই কবরগুলো আপনার স্মৃতিবিজড়িত কবরগুলো ভেঙে ফেলছে এই অভিযোগটা এনেই তারা এখানকে মানবন্ধন করছেন আমরা এদের কথা বলবো যে আসলে কি ছিল ঘটনাটা কি তার একটা বিষয়গুলো নিয়ে আমরা জানতে চাবো আপনি বলেন তো আসলে কি ঘটনা ছিল যাবত আমরা এখানে মাটি দেই হ্যাঁ। আর আমরা চাই আমাদের স্মৃতি বিচরণ যেগুলো ধ্বংস করা হয়েছে এটা কিন্তু খুব একটা ভালো করা হয়নি আর আমরা চাই আমাদের বাপ দাদা যৌদ্ধ গোষ্ঠীর কবর যেখানে ছিল আমরা সেখানে কবর স্থান চাই চাই আর আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমাদের একটাই আবদার আমাদের কবরস্থান আমরা এখানে চাই আমাদের কবরস্থান চাই আমাদের তো কোনো নিজস্ব জায়গা নেই না আমরা ওখান থেকে অনেক দিন ধরেই কবর দিচ্ছে ওখানে আমাদের আমার দাদু আমার ভাই ওখানে আমাদের কবর তো আমরা চাই ওখানে আমরা যেন জায়গা পাই আমাদের যেন ওখানে আমরা তো আমাদের তো একদিন বিয়ে হবে না আমরা তো অন্য জায়গায় যাবো কিন্তু আমাদের বাবা মা কোথায় কবর দিব ওদেরকে তাই জন্য আমরা দাবি জানাচ্ছি যে আমাদের বাবার জন্য ওখানে কবর দিতে পারি এটা আমরা দাবি জানাচ্ছি মাস্টার আমাদেরকে কবরস্থান দিচ্ছে নদীর ধারে আমরা কি ওখানে কবরস্থান দিতে পারি আমরা তাহলে আমরা তাহলে কিভাবে আমরা যেতে পারবো ওখানে যদি আমরা আমরা যদি এটা আমাদের দাবি যদি না বানাই তাহলে আমরা প্রধানমন্ত্রীর কাছে আমরা ইয়ে করবো আবেদন জানাচ্ছি যে ওরা যেন আমাদেরকে দেয় কবরস্থান এখানে আমার বাবার কবর আমি দেখছি আমি এসলো আগা গতবার মানে এখানে পরিষ্কার করতে পরিষ্কার করতে আসে দেখছি আমার বাবার এখানে কবর হ্যাঁ তারপরে এখন দেখছি আমার বাবার কবর চাষ করে ফেলে দিছে হাড়ং টাড়ং শোক এটা কি ভালো আজকে হয়তো কালকে মৃত্যুর কথা কেউ বলতে পারবো না বলতে পারবো আমার স্বামীর কবর যারা ধ্বংস করছে ফিনিশ করছে ফেলে দিছে ওটা আমার বিচার চাই শেখ হাসিনা প্রধানমন্ত্রীর কাছে বাংলাদেশ সরকারের কাছে আমরা আবেদন জানাই বিচার চাই এই কবরস্থানের জন্য